হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ডিসপ্লেতে দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন তবে একটু ভিন্নতা আজকের ভিডিওতে রয়েছে আপনারা ডিসপ্লেতে দেখে যে বিষয়টা বুঝেছেন বিষয়টা ঠিক আছে কিন্তু গত অনেক আলোচনা নয় আজকে একটু বিশেষ আলোচনা তাই অনুরোধ থাকবে ভিডিওটা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু ভিন্ন ধর্মী আলোচনা করার চেষ্টা করেছি যেটা হচ্ছে মোটামুটি রিসার্চ ধর্মী আলোচনা তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বেবি ডগি ট্রেডিং ট্রেডিং এখন পর্যন্ত বেবি ডগি যেসব মার্কেট প্লেসে লিস্টেড রয়েছে সেগুলোতে ট্রেড করা খুবই খরচ সাপেক্ষ বিশেষ করে যারা ছোট ছোট অ্যাসেট নিয়ে ট্রেড করছেন বেবি ডগির বিশ ডলার তিরিশ ডলার এরকম বা একশো ডলারও তাদের জন্য খুবই খরচ সাপেক্ষ যেমন বেবি ডগি আমি এখানে কয়েন মার্কেট ক্যাপে তাদের যে যে মার্কেটে লিস্টেড আছে বিভাগীয় লিস্টেড আছে সেই মার্কেট লিস্টটা ওপেন করে রেখেছি এটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মার্কেটে ইতিমধ্যে বেবি ডগি লিস্টেড হয়ে গেছে কিন্তু এখানে যেসব মার্কেটগুলোতে আছে তার মধ্যে কয়েকটা মার্কেট খুব পরিচিত আর অন্যগুলো হয়তো কেউ চিনেন কেউ চিনেন না যেমন এখানে উপরেই রয়েছে গেট ডট তারপর আমি দেখতে পাচ্ছি ইউনিসোয়াপ আছে প্যানকেক সোয়াপ আছে বেশ কয়েকটা আছে এর মধ্যে বেশিরভাগ এখানে আপনারা একটু যদি উপরে এখানে খেয়াল করে দেখেন এখানে লেখা আছে কনফিডেন্স এই কনফিডেন্স লেখাটাতে মানে কতটা কোন মার্কেটটা কতটা কনফিডেন্স কয়েন মার্কেট ক্যাপের জরিপে সেটা এখানে লেখা আছে এখানে গেট ডাটাকে দেওয়া আছে হাই তারপরে ইউনিসেফকে দেওয়া আছে নেগেটেবল এবং তারপর নিচে দেখছেন আরও কয়েকটা বেশ কয়েকটা হাই আছে কয়েকটা লো আছে লো এখানে একটা উনি মডারেট দেওয়া আছে এইগুলা হচ্ছে মোটামুটি যেসব মার্কেট প্লেসে বেবি ডগি লিস্টেড আছে তবে আমি এখন পর্যন্ত প্যানকেক সোয়াপে মানে ট্রেডিং করেছি এর আগ পর্যন্ত প্যানকেক সোয়াপে আমি ট্রেডিং করেছি প্যানকেক সোয়াপে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি খরচ বেশ কয়েকটা ইতিমধ্যে আমি বেশ কয়েকটা মার্কেট প্লেসে ট্রাই করেছি বেবি ডগিকে ট্রেড করার বাই সেল করার এবং সেখানে আমার কাছে ফিস অনেক বেশি মনে হয়েছে তো আমি চিন্তা করলাম যে দেখি একটু কম খরচে পাওয়া যায় কিনা আমি ইতিমধ্যে একটা কম খরচের মার্কেট প্লেস পেয়েছি যেটা হচ্ছে গেট ডট আইও আপনারা যদি আমার চ্যানেলের ভিডিও দেখে থাকেন একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন গেট ডট সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আছে যেটা কিভাবে গেট ডট অ্যাকাউন্ট খুলবেন আমি সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি আপনাদের গেট ডট অ্যাকাউন্ট না থাকে সেখান থেকে দেখে দেখে আপনারা গেট ডট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং তারপর অবশ্যই কেওয়াইসি ভেরিফাই করবেন খুব সহজ গেট ডট আইওতে কেওয়াইসি ভেরিফিকেশন করা আপনার আইডি কার্ডের দুই পাশের ছবি সাবমিট করতে হবে এবং গেট ডট একটা কাগজে লিখে অন্য হাতে আইডি কার্ড ধরে আপনার সেলফি বা একটা ছবি তুলে আপনি সহ একটা ছবি তুলে সেটাকে সাবমিট করতে হবে যাবে তারপরে কিছু সময়ের মধ্যে গেটেটায় আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে এবং সেটা আপনাকে ইমেল জানিয়ে দেবে তো এই আমি কেন গেট ডটাইও সাজেস্ট করছি বেবি ডগির জন্য সেটা একটু আগে আমি কয়েন মার্কেট ক্যাপ এখানে দেখাতে চাই এখানে দেখুন গেট ডটাইওতে বেবি ডগি ইউএসডি পেয়ারে ট্রেডিং হচ্ছে একটু একটু মন দিয়ে দেখুন এখানে ইউএসডি পেয়ার ট্রেডিং হচ্ছে এখানে কয়েকটা বিষয় একটু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভলিউমটা দেখুন এখানে মোটামুটি বেশ ভালো একটা ভলিউম রয়েছে এখানে ট্রেডিং ভলিউম আছে twenty three point seventy six percent trading এখানে গেট ডট এটাতে হচ্ছে আর এখানে কনফিডেন্স আছে হাই বেবি ডগি খুবই খুবই হাইলি কনফিডেন্সিয়ালভাবে কনফিডেন্সের সাথে ট্রেডিং হচ্ছে বেবি ডগিতে আপনার বেবি ডগি মানে গেডোটাইওতে আপনারা গেডোটাইওতে গেলেই দেখতে পাবেন সেখানে কি পরিমাণ বাইসেল হচ্ছে এবং লিকুইডিটিও বেশ ভালো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু তথ্য রয়েছে এবং আরও একটা মজার ব্যাপার যেটা হচ্ছে আমি যে কারণে মোটামুটি গেডোটাইও সাজেস্ট করছি আমি একটু গেডোটাইওতে গিয়ে দেখাতে চাই এখানে অন্যান্য ট্রেডিং মার্কেট প্লেস থেকে খরচ অনেক অনেক অনেক কম তো আমি ইতিমধ্যে আমার গেট ডেটা অ্যাকাউন্টে আছি আপনারা এখানে খরচের ব্যাপারটা যদি দেখতে চান তাহলে একটু এখানে আপনার যখন আপনি আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন গেট ডেটা লিঙ্ক এবং সেই ভিডিওটা দেখলি যেটাতে আমি গেট ডেটাতে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা বলে দিয়েছি দেখিয়ে দিয়েছি সুন্দর করে সেখান থেকে দেখলে আপনারা খুব সুন্দর মতো গেট ডেটাতে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুলে নেওয়ার পরে এখানে যখন আপনার ড্যাশবোর্ডে আপনি আসবেন এটা অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে ইমেল ভেরিফাই করার পরে যখন ড্যাশবোর্ডে আসবেন সেখানে বাম পাশে উপরে এই যে মানুষের মতো যে আইকনটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করলে এটাতে ক্লিক করলে আপনার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা নিচে একটু নিচে দেখতে পাবেন ফিস নামে একটা অপশন আছে এই ফিস অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে আপনাদেরকে এরকম একটা ফিসের পেজে নিয়ে যাবে এখানে একটা মজার ব্যাপার আছে গেট ডট আইতে দুইভাবে পেমেন্ট করা যায় আপনি আপনার অ্যাসেট দিয়ে পেমেন্ট করতে পারবেন যেটা আপনি দিতেছেন যেটা আপনি ইনভেস্ট করেছেন আবার আরেকভাবে গেট ডট আইও পয়েন্টস দিয়ে পেমেন্ট করতে পারবেন যেটাকে বলা হয় জিটি পয়েন্ট জিটি পয়েন্ট দিয়ে পেমেন্ট করতে পারবেন তবে সবচেয়ে সুবিধা হচ্ছে জিটি পয়েন্ট দিয়ে পেমেন্ট করা আপনারা যারা বাইন্যান্স সহ অন্যান্য মার্কেট প্লেসে ট্রেডিং করেন আপনারা জানেন তারা হয়তো চার্জ সম্পর্কে আপনাদের একটা ধারণা আছে অন্যান্য মার্কেট প্লেসে প্রায় ম্যাক্সিমাম মার্কেট প্লেসে জিরো পয়েন্ট টু এবং প্লাস মাইনাস এরকম চার্জ থাকে কিন্তু এখানে গেট ডোটায়োতে নর্মালি আপনার চার্জ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তবে আপনি এর থেকে আরও অনেক কমিয়ে নিয়ে আসতে পারেন চার্জ সেটা হচ্ছে আপনার ট্রিক্সের উপরে নির্ভর করবে এখানে দেখুন আমার ফিজের পেজে আসার পরে এখানে লেখা একটা যে পেজটা ওপেন হয়েছে এখানে একটা কথা লেখা আছে pay fees with GT point pay fees with GT point এই লেখাটাকে আমরা আমি যেটা বলছিলাম যে জিটি পয়েন্ট দিয়ে মানে গেট নিজস্ব পয়েন্ট দিয়ে এটাকে এখান থেকে আপনি পেমেন্ট ফিস দিতে পারবেন এখানে আপনার যদি আপনি জিটি পয়েন্ট দিয়ে পেমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনার ট্রেডিং ফিস বা যাই বলেন সেটা দাঁড়াবে জিরো পয়েন্ট জিরো সিক্স চিন্তা করে দেখুন zero point zero six trading fees দিয়ে যদি ট্রেডিং করা যায় সেটা কত ভালো যেখানে প্যানকেক্সও আপে আমি দেখেছি one point five plus minus one point five USD charge দরকার হচ্ছে সেল করার জন্য বাই করার জন্য তো সেখানে যদি আমরা গেট ডোরাতে করতে পারি তাহলে কেন নয় আসুন বেবিডগি এখন যে প্রাইসে আছে এখান থেকে বেবিডগি আবার পাম্প করবে আমার মনে হচ্ছে এখন যদি কেউ বাই করতে চান বেবিডগি তাহলে এই গেট থেকে বাই করতে পারেন গেট একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন এবং আপনার কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুলভাবে শেষ করুন এবং তারপরে হচ্ছে এখান থেকে বাই করুন একটু দাম বাড়লে এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে গেট ডট আইওতে সবসময় বেবিরগের যে ট্রেডিং প্রাইসটা বেশি থাকে কারণ এখানে হিউজ পরিমাণ ট্রেডিং হয় এই কয়েনটা হ্যাঁ যে কয়েন যে টোকেন যে মার্কেট প্লেসে বেশি ট্রেডিং হয় সেই টোকেন সেই কয়েন সেই মার্কেট প্লেসে নর্মালি বেশি দামে চলে আর কি এইখানে বেবি ডগিটা আমি সবসময় দেখছি মোটামুটি একটু বেশি দামেই চলছে আপনারা চাইলে অ্যাকাউন্টটা খুলে ফেলুন এবং এখান থেকে ট্রেড করুন এবং যাদের স্টকে রয়েছে অন্যান্য জায়গায় রয়েছে আপনারা অযথা ট্রেডিং ফিস না দিয়ে এখানে গেডোটাইতে আপনাদের ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন এবং এখান থেকে ট্রেডিং করতে পারেন এখানে এই এই জিটি পয়েন্ট আপনারা কিভাবে পাবেন যখন অ্যাকাউন্ট খুলবেন তখন জিরো পয়েন্ট ওয়ান জিরো এরকম একটা অ্যামাউন্ট আপনাদেরকে দেওয়া হবে জিটি পয়েন্ট এবং এখান থেকে আপনারা জিটি পয়েন্ট কিনে নিতে পারবেন কিভাবে কিনবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই ফিসের এই অপশনটাতে আসার পরে এখান থেকে আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন গেট গো টু বাই দুই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন গো টু বাই এর যে কোনো একটা অপশন আপনারা ক্লিক করতে পারেন ক্লিক করলে আপনাদের বাই অপশনে চলে যাবেন আমি আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি এখানে এই যে এই যে অপশনটা দেখছেন গো টু বাই এই জায়গাটাতে ক্লিক করবেন এই জায়গাটাতে ক্লিক করবেন এবং এই অপশনটাকে আপনারা সিলেক্ট করবেন pay fees with Gate IO point ভালো করে দেখুন এই অপশনটাকে সিলেক্ট করবেন এখানে যদি আপনার এই লাল তীরটা না লাল টিকটা না থাকে কোনো কারণে আপনি যদি দেখতে পান এখানে আপনার লাল টিকটা নেই এই লাল টিকটা আপনার নেই তাহলে ওখানে লাল টিকটা আপনাকে বসিয়ে নিতে হবে ক্লিক করলেই বসে যাবে সাধারণত থাকে বাই ডিফল্ট যদি না থাকে তাহলে বসিয়ে নিতে হবে ওইটাকে এই যে পাশের যে ঘরটা আছে এখানে কোনো অবস্থাতে টিক দিবেন না এই ঘরটাতে না এই ঘরটাতে টিক দিতে হবে এবং এইখান থেকে আপনাকে বাই করতে হবে জিটি পয়েন্ট আপনি আপনার ইউএসডিটি দিয়ে এখান থেকে বাই করতে পারেন এবং সেই মানে গেট পয়েন্ট দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন তার জন্য আমি গো টু বাইতে ক্লিক করে চলে যাচ্ছি এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে এখানে একটি পয়েন্টের দাম হচ্ছে ওয়ান ইউএসডি কিন্তু আপনি যখন এখান থেকে একটু বেশি পরিমাণ কিনবেন তখন কম প্রাইসে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে যেখানে দুইশো পয়েন্ট প্লান্স দুইশো পয়েন্ট আপনাকে দেওয়া হবে একশো বিশ ইউএসডিতে যত বেশি কিনবেন তত কম আস্তে আস্তে কমে আসবে এখানে প্রত্যেকটা প্রাইস আপনারা দেখতে পারেন যত বেশি একটু যাবেন তত আপনি কিনতে পারবেন এছাড়াও আপনি যে কোনো অ্যামাউন্টের ইউএসডি দিয়ে এই পয়েন্ট কিনতে পারবেন এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন বসানোর পরে মিনিমাম ওয়ান বসাতে হবে এবং পেমেন্ট কারেন্সি বসাবেন ইউএসডিটি বসানোর পরে এখানে পেমেন্ট অ্যামাউন্ট বসাবেন তারপরে হচ্ছে পয়েন্ট পার্সেস এগ্রিমেন্ট এখানে টিকমার্ক করে দিয়ে বাই নাওতে ক্লিক করলে আপনার বাই সাকসেসফুল হয়ে যাবে তার আগে ডিপোজিট করে নিতে হবে অবশ্যই তো এই হচ্ছে মোটামুটি আজকে বেবি ডগির জন্য একটা সাপোর্টিং ভিডিও যেখানে বাংলাদেশ এবং ভারত বিশেষ করে আমরা যারা বাঙালি আছি বাংলা ভাষাভাষী আমরা যারা খুব কম অ্যাসেট নিয়ে ট্রেডিং করছি তাদের জন্য ফিজটা একটা মারাত্মক ম্যান্ডেটরি বিষয় এটাকে আমরা চেষ্টা করছি সবাই কমিয়ে আনতে কিন্তু আমরা সঠিক পথটা হয়তো পাচ্ছি না আমরা সেই আমি সেই জায়গা থেকে আমি নিজের জন্য যেটুকু রিসার্চ করলাম সেটুকু থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি যে কাজটা করব এরপর থেকে বেবি ডগিকে ট্রেডিং করার জন্য আপনারা চাইলে সেই কাজটা করতে পারেন এবং আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং প্রশ্ন আমাকে ইনবক্সে অথবা আমার এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন